সুরের বিকাশ করি সানের স্বপ্ন আমার একটাই যাব কাবা মাদিনা স্বপ্ন আমার একটাই যাব কাবা মাদিনা নিয়ে কাবা মাদিনা মিটাও মনের যাত না নিয়ে কাবা মদিনা মিটাও মনের যাত না হে মালিক রব্বানা স্বপ্ন আমার একটাই যাব কাবা মাদিনা স্বপ্ন আমার একটাই যাব কাবা মাদিনা কত হাজি ছুটে যায় ওই দূর মদিনার গায়ে তাদের সাথে মন আমার চায় যে যেতে চায় কত হাজি ছুটে যায় ওই দূর মদিনার গায়ে তাদের সাথে মন আমার চাই যে যেতে চায় তাদের সাথে নিয়ে পুরাও তাদের সাথে নিয়ে পুরাও মনোবাসনা স্বপ্ন হো আমার একটাই যাব কাবা মাদিনা স্বপ্ন আমার একটাই যাব কাবা মাদিনা যদি হতাম আমি পাখি গিয়ে জুড়াতামে আখি যদি থাকতো টাকা করি নাহি থাকতাম দূরে পরে যদি হতাম আমি পাখি গিয়ে জুড়াতামে আখি যদি থাকতো টাকা করি নাহি থাকতাম দূরে পড়ি চুম্বনে করতাম কাবা তোমার চুম্বনে করতাম কাবা তোমার পড়তাম দুরুদ মাদিনা স্বপ্ন হো আমার একটাই যাব কাবা মাদিনা স্বপ্ন হো আমার একটাই যাব কাবা মাদিনা নিয়ে কাবা মাদিনা মিট মনের যাত না নিয়ে কাবা মাদিনা মিট মনের যাত না হে মালিক রব্বানা স্বপ্ন আমার একটাই যাব কাবা মাদিনা স্বপ্ন আমার একটাই যাব কাবা মাদিনা স্বপ্ন আমার একটাই যাব কাবা মাদিনা